যে লোকেরা ভাবতে পারে যে তারা পৃথিবী বদলে দিতে পারে তারা সেটাই করে দেখায় স্টিভ জবস মৃত্যু আছে বলেই জীবনটাকে আমি অনেক সহজভাবে নিতে পারি স্টিভ জবস পৃথিবীতে এসেছিলাম একদম নগ্ন হয়ে ফিরেও যেতে হবে তেমনি খালি হাতে হারানোর কিছুই নেই আমাদের তাহলে কেন খামাখা মানুষের প্রত্যাশার চাপ বয়ে বেড়ানো তোমার হৃদয় যা বলে এখন যা চাই সেটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টিভ জবস যে কোনো সময় মরে যেতে পারি এ চিন্তায় আমাকে জীবনের বড় বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে বাহ্যিক সব আকাঙ্ক্ষা অহংকার লজ্জার ভয় হেরে যাওয়ার ভয় সবই তুচ্ছ হয়ে যায় মৃত্যুর মুখে থেকে যায় শুধু যা সত্যিকারের প্রয়োজন স্টিভ জবস আমি মনে করি মৃত্যু হচ্ছে জীবনের সবচেয়ে অসাধারণ উদ্ভাবন এটি জীবন থেকে পুরনো ও খেলে জিনিস থেকে মুক্ত করে স্টিভ জবস পৃথিবীতে সবচেয়ে দামি বিছানা কি জানেন তা হলো হাসপাতালের মৃত্যুসজ্জা স্টিভ জবস আপনাকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য আপনি একজন গাড়ি চালক রাখতে পারেন আপনার নিযুক্ত কর্মচারীরা আপনার জন্য অনেক টাকা আয় করে দেবে কিন্তু এটাই সবচেয়ে বড় সত্য গোটা পৃথিবী চষে পৃথিবীর সব সম্পদ দিয়ে দিলেও একজন মানুষও পাবেন না যে আপনার রোগ বই বেড়াবে steam Jobs.